যেভাবে ভারতবর্ষ জুড়ে মানুষ স্বীকার করত ঠগিরা ঠগিদের নিয়ে খুব সম্ভব সবচেয়ে বড় কলেবরে বই লিখেছেন Philip Meadows Taylor Confessions of a thug এ বইয়ে যেসব অপরাধ কাহিনী বর্ণিত হয়েছে দুঃখজনক হলেও তার বেশিরভাগই সত্য ঘটনাগুলোকে ধারাবাহিকভাবে সাজানো এবং বইয়ের প্রধান চরিত্র আমির আলীর ভয়ঙ্কর ও দুঃসাহসিক জীবনকাহিনী পাঠকদের কাছে আরেকটু আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য কিছু কিছু জায়গায় সামান্য কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে কেবল আমার সঙ্গে আমির আলীর পরিচয় হয় আঠারোশো সালে সে সময় অনেক ঠগি ধরা পড়ে তাদের অনেকেই রাজসাক্ষী বা সরকারি চর বনে যায় এদেরই একজন আমির আলী এরা নিজের অপরাধ স্বীকার করে এবং অন্য দস্যুদের ধরিয়ে দিতে রাজি হয় এমনকি সঙ্গীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেও দ্বিধা করেনি আমির আলীকে দলের অন্যান্য দস্যুর সাথে সগর থেকে নিজাম রাজ্যে পাঠিয়ে দেওয়া হয় এই তস্কররা নিজেদের অপরাধ স্বীকার করে যেসব পৈশাচিক হত্যাকাণ্ড ও লোমহর্ষক দস্যুতার বর্ণনা দেয় তা গোটা দেশে হইচি ফেলে দিয়েছিল তীব্র কৌতূহল মেশানো আতঙ্কে শুনেছিলাম ওদের জীবন কাহিনী সেই বিস্ময় ও আতঙ্কের অনুভূতি লেখার মাধ্যমে পাঠকদের মধ্যে সঞ্চারিত করার সাধ্য আমার নেই এই কাহিনীর সত্যতার সমর্থনে আমি কেবল এটুকু বলতে পারি আমির আলী নিজ মুখে স্বীকার করেছে দস্যু জীবনে নিজ হাতে সাতশো জন মানুষকে খুন করেছে সে ও যে বাহাদুরি নেবার জন্য এক বিন্দু বাড়িয়ে বলেনি তা প্রমাণ হয়েছে ওর সঙ্গীদের সাক্ষ্যে আমির আলী একদিন আমাকে আফসোস করে বলেছিল আহ হুজুর বারো বছর কয়েদখানায় ছিলাম আমি নইলে এতদিনে কমপক্ষে এক হাজার মানুষকে খুন করতে পারতাম ঠগি সম্প্রদায়টা সত্যিকার অর্থেই সুবিশাল বিশাল এই দলের এতগুলো খুনের সদস্য কারও মনে বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক না ঘটিয়ে জনসাধারণের সঙ্গে মিশে গিয়ে কিভাবে সাধারণ জীবনযাপন করত তা ই এক বিরাট আশ্চর্যের বিষয় এই বিপুল জনারণ্য থেকে কারো মনে কোনো সন্দেহ না জাগিয়ে দলের বাকিদের সঙ্গে যোগাযোগ রাখত তারা ভারতবর্ষ এক সুবিস্তৃত মহাদেশ বিশাল এই মহাদেশ কখনো কোনো একক শাসকের অধীনে আসেনি আদিকাল থেকে খণ্ড খণ্ড অনেকগুলো রাজ্যে বিভক্ত এই অঞ্চল এই বিভক্ত রাজ্যগুলোর বেশিরভাগের শাসকই অদক্ষ তাই শাসন ব্যবস্থাও ছিল খানিকটা শিথিল প্রত্যেকে নিজের খেয়াল খুশি মতো রাজ্য পরিচালনা করতেন প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে সদ্ভাব ছিল না পরস্পরকে ঈশ্বর চোখে দেখতেন তারা ভিন্ন ভিন্ন রাজ্যের শাসকেরা মহাদেশব্যাপী শান্তি বজায় রাখার জন্য নিজেদের মধ্যে কোনো সন্ধি করতেন না ছিল না কোনো পুলিশ বাহিনীও ফলে রাজপথগুলোতে পথচারীরা যে একটু নিরাপদে চলাফেরা করবে তারও কোনো নিশ্চয়তা ছিল না কিছু কিছু শাসক অবশ্য নিপুণভাবে রাজ্য পরিচালনা করতেন সেসব রাজ্যে রাজকর্মচারীদের ভয়ে দস্যু লুটেরার দল উৎপাত করবার সাহস পেত না কিন্তু এ ধরনের সুশাসন সামগ্রিকভাবে প্রাচীন ভারতবর্ষের ভাগ্যে কখনো জোটেনি তাছাড়া প্রাচীন ভারতবর্ষে পথচারীদের যাতায়াতের জন্য সাধারণ যানবাহনের ব্যবস্থা কোনো কালেই ছিল না ভালো ছিল না পথঘাটের অবস্থাও অনেক দূর দেশে যেতে হলেও হয় পদযাত্রা নয়তো ঘোড়াই ছিল একমাত্র অবলম্বন সঙ্গে মিশে যেত এতে সময় লাগত অনেক এরকম দূরযাত্রায় কোনো পথিক দল পথি মধ্যে আরেক দল অপরিচিত পথিকের দেখা পেলে নিঃসংকোচে তাদের সঙ্গে মিশে যেত কারণ এভাবে দল বেঁধে না চললে লুটেরা ও তস্করদের আক্রমণ থেকে প্রাণ বাঁচানো সম্ভব ছিল না কোম্পানি আমলে সৈন্যদের চলাচলের জন্য যে কটা রাস্তা বানানো হয়েছিল সেগুলোর অবস্থায় কেবল কিছুটা ভালো ছিল বাকি রাস্তাগুলোকে রাজপথ বলার্য ছিল না সমতল মাঠের বুকে লোক চলাচলের ফলে একটা আঁকাবাঁকা রেখা তৈরি হতো ওটাই ছিল তখনকার রাজপথ বন জঙ্গল পর্বত ও আকর্ষিত জমির বুক চিরে চলে যেত এই সরু পায়ে চলা রাস্তা চলতে চলতে মাঝে সাঝে এক আটটা গ্রামের দেখা পাওয়া যায় কেবল ওগুলোতেও মানুষ খুব কম এক গ্রাম থেকে আরেক গ্রামের দূরত্ব বিস্তর দুই গায়ের মাঝখানের ফাঁকা জায়গাগুলোতে জনমনীষীর চিহ্নও নেই এমন বিজন পরিবেশে লুটেরাদের দল নির্বিঘ্নে অসহায় পথচারীদের হত্যা করে সর্বস্ব লুটে নিতে পারত এই নির্জনতার সুযোগ নিয়ে সারা দেশে অসংখ্য ডাকাতল ঘুরে বেড়াত নির্বিঘ্নে এক এক দস্যুদল পরিচিত ছিল এক এক নামে নানা উপায়ে নিজেদের কাজ হাসিল করত এরা কেউ ছদ্মবেশে ছিচকে চুরি ডাকাতি করত কেউ কেউ আবার দল বেঁধে পথিকদের উপর আক্রমণ করে লুটে নিত তাদের সর্বস্ব এই দস্যুদলগুলোর মধ্যে ঠগিদের দলটাই ছিল সবচেয়ে বড় এরা যেমন সুসংগঠিত ছিল তেমনি নিপুণভাবে সারত লুণ্ঠন কাজ এরাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর নিষ্ঠুর ও খুনে তস্কর দল ঠগিরা থাকত লোকচক্ষুর আন্তরালে কিছুতেই নিজেদের অস্তিত্বের কথা জানান দিত না কোনো নগর পেরোবার সময় অভিযাত্রীরা নগরের সাথে কোনো যোগাযোগ রাখত না শহর থেকে খাবার দাবার ও রসদ জোগাড় করত কেবল মাঝে সাঝে শহরে ঢুকত বটে কিন্তু বেশিরভাগ সময় শহরের বাইরে গাছের ছায়ায় বা মাঠে তাঁবু খাটিয়ে বিশ্রাম নিত ফলে কে কখন কোনো গা থেকে কোনো গায়ে যাচ্ছে তা বোঝার জো ছিল না অসংখ্য জাতি ধর্ম ও পেশার লোকের বাস ভারতবর্ষে কাজেই ইচ্ছেমতো ছদ্মবেশ ধরে যে কারো সঙ্গে মিশে যেতে পারত ঠুগি ও লুটেরাদের দল ঘুণাক্ষরেও কারো মনে কোনো সন্দেহের উদ্রেক হতো না তাছাড়া এক রাজ্য থেকে আরেক রাজ্যে সোনা রূপা মণিমুক্ত পাঠানো হতো আর্থিক লেনদেনের জন্য কথা সবাই জানত তাই ছদ্মবেশী ডাকাতদলের সঙ্গে বিপুল পরিমাণ ধনরত্ন থাকলেও বিন্দুমাত্র সন্দেহ করত না কেউ সঙ্গে যে ধনরত্ন আছে এ কথা যাতে কেউ জানতে না পাওয়ায় সেজন্য ছেঁড়া তালি দেয়া জীর্ণ পোশাক পরত অনেকে তাছাড়া রাহা খরচের জন্যেও সঙ্গে টাকা পয়সা রাখতে হতো সবাইকে কোনো নতুন রাজ্যে প্রবেশের করার সময় সীমান্তে কর্মরত রাজকর্মচারীরা পথিকদের মালসামান তন্ন তন্ন করে তল্লাশি করে উপযুক্ত শুল্ক আদায় করে নিত কাজেই কোনো জিনিস লুকিয়ে রাখবার উপায় ছিল না যেসব কর্মকর্তা শুল্ক আদায় করত তাদের অধস্তন অনেক কর্মচারীর সঙ্গে ঠগি ও অন্যান্য দস্যুদলের যোগাযোগ থাকত অতএব পথিকদের কার কাছে কি আছে সে খবর নিমেষে পৌঁছে যেত ডাকাতের কাছে তদন্ত থেকে আরও জানা গেছে ভারতের সর্বত্রই বহু বনেদি জমিদার ও গায়ের প্রধান রাজকর্মচারীর সঙ্গে বংশপরম্পরায় গোপন যোগাযোগ ছিল ঠগিদের ডাকাতদেও নরহত্যা ও লুটের ব্যাপারগুলো ধামাচাপা দিয়ে রাখত এরা আর ডাকাতেরা বিপদে পড়লেই তাদের নানাভাবে সাহায্য করত আশ্রয় দিত দস্যুরা লুটপাট করে যা পেত তা থেকে নিয়মিত বখরা পেত এসব জমিদার ও রাজকর্মচারীরা প্রত্যেক গ্রামে ও নগরে বেশ কিছু সন্ন্যাসী ফকির ও সাধু বাস করত এরা থাকত লোকালয়ের বাইরে বৃক্ষবেষ্টিত বাড়িতে এসব জায়গা ছিল দস্যু ডাকাত ও লুটেরাদের নিরাপদ আশ্রয় কিছু কিছু ফকির সন্ন্যাসী নিরীহ পথিকদের খাবার ও আশ্রয়ের লোভ দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে তুলে দিত দস্যুদের হাতে দেশের এমন বেহাল দশার সুযোগ নিয়েই ঠগিদের মতো বিশাল দস্যুদল সবার অগোচরে নির্বিঘ্নে দস্যুতা ও লুটপাট করতে পেরেছিল ভারত জুড়ে নানা কিংবদন্তি ও গুজবের আড়ালে চাপা পড়ে গেছে ঠগি সম্প্রদায়ের উৎপত্তির ইতিহাস কর্নেল স্লিম্যানের অনুমান মোগল ও তাতাররা ভারত আক্রমণ করার বহুদিন পর অনেক জায়াবর মুসলমান ছোট ছোট দলে ভাগ হয়ে ভারত জুড়ে লুটপাট চালাত খুব সম্ভব এ সম্প্রদায়গুলো থেকেই ঠগিদের উৎপত্তি হিন্দুদের দাবি ঠগিদের উৎপত্তি ভবানী দেবী থেকে দাবিটাকে অবশ্য উড়িয়ে দেয়া যায় না কারণ ঠগিদস্যু হিন্দু বা মুসলিম যে ধর্মাবলম্বী হোক না কেন ভবানী বা কালীর পুজো করত প্রত্যেকেই এবং হিন্দুদের আচার অনুষ্ঠানের মতো কতগুলো আচারও পালন করত এরা জনশ্রুতি অনুসারে এ সম্প্রদায়ের ইতিহাস বহু প্রাচীন কিন্তু আকবরের রাজত্বকালের আগে এদের অস্তিত্বের কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না সম্রাট আকবরের রাজত্বকালে অনেক ঠুগি ধরা পড়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল এ ঘটনার পর আঠারোশো সাল অবধি দু একজন স্থানীয় রাজা মাঝে সাঝে দু একজন দস্যুকে ধরে শাস্তি দিয়েছেন বটে কিন্তু ব্রিটিশ সরকার বা কর্তৃপক্ষ এর আগে এদের অস্তিত্বের ব্যাপারে কিছু জানত না সে বছরই কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অনেক সৈন্য নিখোঁজ হয়ে যায় আবার বাড়ি থেকে কর্মস্থলে ফেরার সময়ও লাপাত্তা হয় অনেক সৈন্য তাদের কোনো খবর না পেয়ে সন্দেহের উদ্রেক হয় কমান্ডার ইনচিফের মনে থুবিদের ব্যাপারে সতর্ক থাকবার আদেশ দেন তিনি সৈন্যদের আঠারোশো বারো সালে লেফটেন্যান্ট মনসেল নিহত হন ঠুগিদের হাতে খুনিরা যেসব গ্রামে থাকত বলে খবর পাওয়া যায় তদন্তের জন্য দক্ষ একদল সৈন্য নিয়ে ওসব জায়গায় যাননি হ্যালো হেট কিন্তু দস্যুদল তাকে বাধা দেয় তদন্তে বেরিয়ে আসে বহু ঠগি সিন্দোষ পরগনার আওতাধীন গ্রামগুলোতে থাকে শুধু তাই নয় নিরাপত্তার জন্য নিয়মিত মোটা অঙ্কের করও দেয় সিন্ধিয়ার সরকারকে সে সময় হিসেব করে জানা যায় শুধু ওই গ্রামেই নশরও বেশি ডাকাতের বাস ছিল বাধা দেবার পর সৈন্যদের তারা খেয়ে ডাকাতল নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিচ্ছিন্ন হয়েও এরা বিভিন্ন প্রদেশে দস্যুবৃত্তি করে বেড়াত আশ্চর্যের ব্যাপার হচ্ছে আঠারোশো সালের আগ পর্যন্ত এই তস্করদের দমন করবার জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি অথচ ঠগিদের ব্যাপারে সবাই বহু আগে থেকেই জানত মাদ্রাজের সাহিত্য পত্রিকায় ডাক্তার শেরুডের একটা প্রশংসনীয় প্রবন্ধ ছাপা হয়েছিল এ বিষয়ের ওপর লেখাটিতে দক্ষিণ ভারতের ঠগিদের যেসব আচার অনুষ্ঠান ও রীতিনীতির কথা বর্ণিত হয় তার প্রতিটা অক্ষর সত্য অনেকে ভেবেছিল প্রবন্ধটি সত্য নয় অতিরঞ্জিত কল্পনা মাত্র কেননা কোনো মানুষ যে অমন নিষ্ঠুর খুনে ও রক্তপিপাসু হতে পারে তা ছিল তাদের চিন্তা এবং কল্পনারও অতীত কিন্তু তখন থেকে শুরু করে আঠারোশো সাল অবধি ভারতের প্রায় সব অংশেই বিশেষ করে বুন্দেলখণ্ড ও পশ্চিম মালোয়াতে অনেক তস্কর ধরা পড়ে মেজর মর্থুইক আর ক্যাপ্টেন ওয়ার্ডলো ও হেনলির হাতে বিচারে পথচারীদের হত্যার অপরাধে অভিযুক্ত করে অনেককেই মৃত্যুদণ্ড দেয়া হয় কিন্তু এসব ঘটনা দেশে তেমন সাড়া ফেলতে পারেনি জনমনেও কোনো উত্তেজনার সৃষ্টি করেনি শাসন ব্যবস্থার দিকে ছুটে যায়নি প্রশ্নের বান এত বড় একটা দস্যু সম্প্রদায় তাই লুটতরাজ চালিয়ে যেতে থাকল নির্বিঘ্নে সে বছর ও তার কয়েক বছর আগ থেকে ভয়াবহ রকমের বেড়ে গেল ঠুগিদের উৎপাত এদের নৃশংসতার বাড়াবাড়িতে সরকারের পক্ষে আর উদাসীন থাকা সম্ভব হল না এই তস্কর দলের অত্যাচার দমন করার জন্য সরকার পক্ষ থেকে দেশব্যাপী শুরু হল ব্যাপক ধরপাকড় মি স্টোকওয়েল স্মিথ উইলকিন্স বর্থুইকদের মতো প্রভাবশালী সিভিল অফিসারদের নজর পড়ল এদিকে যেসব ঠগি ধরা পড়েছিল তাদের কয়েকজনকে বলা হলো তারা নিজেদের অপরাধ স্বীকার করে সঙ্গীদের ধরিয়ে দিলে মৃত্যুদণ্ড থেকে বেঁচে যাবে এ উদ্যোগ কাজে দিল যেসব ডাকাত এ প্রস্তাবে রাজি হল তাদের মধ্যে ছিল ফিরিঙ্গিয়া নামের এক কুখ্যাত দস্যুনেতা কর্নেল স্লিমেন ছিলেন নর্মদা নদীর তীরবর্তী প্রদেশগুলোর রাজনৈতিক প্রতিনিধি ফিরিঙ্গিয়া নিজের ও তার সহচরদের যেসব নৃশংস কর্মকাণ্ডের বিবরণ দিল তা তিনি পুরোপুরি বিশ্বাস করতে পারলেন না সে সময় তিনি বিক্ষোভেষ্টিত একটা উদ্যানে তাঁবু ফেলে থাকছিলেন রাজসাক্ষীর কথামতো কেবল ওই কুঞ্জবন খুঁড়েই পাওয়া গেল তেরোটি নরকঙ্কাল বন্দিদস্যু জানায় আশেপাশে আরও বেশ কিছু জায়গা খুঁড়লেও এমন অনেক কঙ্কাল পাওয়া যাবে এবার নির্দ্বিধায় লোকটার কথা বিশ্বাস করলেন কর্নেল সাক্ষী আরও জানালো ডাকাতি করতে বের হবার জন্য বিরাট একটা ঠগিদল জড় হচ্ছে রাজপুতানায় তার তথ্যের ভিত্তিতে বড় একটা দল ধরা পড়ল ডাকাতি করতে বের হবার সময় এরপর থেকেই ব্যাপক সমারোহে শুরু হল ঠগি নিধন কর্মসূচি প্রায় সব দল থেকেই দু একজন করে রাজসাক্ষী পাওয়া গেল যখন দেখল ফাঁসির দড়ি থেকে বাঁচার একমাত্র উপায় সঙ্গীদের ঠিকুজি কোষ্ঠী পুলিশকে জানিয়ে দেয়া গড়গড় করে বলে দিল সবার নাম ধাম নিরীহ পথিকদের হত্যা করে যেখানে লাশ পুঁতে রেখেছিল দেখিয়ে দিল ওসব জায়গা জায়গাগুলো খুঁড়তেই বেরিয়ে এল অসংখ্য নরকঙ্কাল ধরপাকড় শুরু হবার পর জানা গেল গোটা ভারত জুড়ে অরাজকতার রাজত্ব কায়েম করেছে এই ঠগিরা নির্বিঘ্নে করে বেড়াচ্ছে দস্যুবৃত্তি খুন রাহাজানি প্রথম এদের খোঁজ পাওয়া গেল মধ্যপ্রদেশগুলোতে কিন্তু যত বেশি রাজসাক্ষী পাওয়া যেতে লাগল ততই জানা যেতে লাগল এই অল্পকটা প্রদেশে সীমাবদ্ধ নয় এদের দস্যুতা এরা ছড়িয়ে রয়েছে গোটা ভারতবর্ষে হিমালয়ের পাদদেশ থেকে কন্যাকুমারী কচ্ছ থেকে আসাম অবধি এমন কোনো রাজ্য খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেল যেখানে ঠগিদের দৌরাত্ম নেই এমন কোনো প্রদেশ পাওয়া গেল না যেখানে ঠগিদের হাতে খুন হওয়া শত শত নিরীহ পথচারীর কঙ্কাল পুঁতে রাখা হয়নি সে সময় গোটা ভারতে এই ঠগি কাণ্ড যে চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি করেছিল তা ভাষায় বর্ণনা করা দুঃসাধ্য অনেক জেলার ম্যাজিস্ট্রেটরা কিছুতেই স্বীকার করলেন না যে তাদের অজান্তে তাদেরই ঘরের কাছে বসে এতদিন ধরে নিঃশব্দে চলেছে এমন তো লুটতরাজ ও হত্যাকাণ্ড এলাকার কোথাও সামান্য ছিচকে চুরি ডাকাতি হলেও খবর আসত আমার কাছে গোটা জেলার ছোট বড় সব চোর ডাকাতের স্বভাব চরিত্র ও গতিবিধি ছিল আমার নখদর্পণে সে সময় কেউ যদি এসে বলতো আমার আদালত থেকে মাত্র চারশো গজ দূরে কুন্দেলি গ্রামে একদল খুনি বাস করে কিংবা সগর ও ভূপালগামী রাজপথের পাশের মুন্ডেসুর গ্রামের কাছে ঘেরা কুঞ্জবনের মাটির নিচে শত শত লাশ শুয়ে আছে অথবা ফি বছর হিন্দুস্তান ও দাক্ষিণাত্য থেকে বড় বড় তস্কর দল এসে কয়েকদিন থাকে এই উদ্যানে এবং আশেপাশের রাজপথগুলো নিরীহ পথিকদের সর্বস্ব লুটে নিয়ে তাদের হত্যা করে তাকে আমি নির্ঘাত মহাবোকা বা উন্মাদ ঠাওলাতাম পাগল থাওরাতাম কেউ যদি এসে বলতো দুজন প্রভাবশালী জমিদারের প্রত্যক্ষ সহায়তায় সংঘটিত হয় এসব নৃশংস অপরাধ এবং কেবল লুটকার্যের জন্যেই বিশাল এই কুঞ্জবন গড়ে তুলেছিল এই জমিদারদের পূর্বপুরুষেরা কিন্তু হায় কথাগুলো অক্ষয় অক্ষরে সত্য মুন্ডেসুরের এই কুঞ্জবনে পুঁতে রাখা হয়েছে শত শত পথিকের লাশ সত্যি সত্যিই কুন্দেলি গ্রামে থাকে একদল গুপ্তঘাতক এবং আমি নরসিংপুরের ম্যাজিস্ট্রেট থাকাকালেই পুনা ও হায়দ্রাবাদ অবধি রাজপথগুলোতে লুপ্তরাজ করে বেড়াত এই নরপসুর দল ঠগিদের দুঃসাহসিক কর্মকাণ্ডের ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য আরেকটা ঘটনার উল্লেখ করা যায় হিঙ্গলির সেনানিবাসে থাকত সে জেলার ঠগি সর্দার হরি সিং লোকটা ওখানকার সুপরিচিত ব্যবসায়ী সবার শ্রদ্ধাভাজন অনেক মান্যগণ্য লোকের সঙ্গে কারবার ছিল তার এমনকি আমার সঙ্গেও বেশ হৃদ্যতা ছিল যখনকার ঘটনা তখন ওই জেলার ম্যাজিস্ট্রেট ছিলেন ক্যাপ্টেন রেনল্ডস একদিন বোম্বে থেকে কিছু কাপড় আমদানির জন্য অনুমতিপত্র চেয়ে আবেদন করল হরি সিং একই সময়ে হিঙ্গলির পাশের একটা শহরের এক কাপড় ব্যবসায়ী কাপড় চোপড় নিয়ে আসছিল এ খবর জানা ছিল হরি সিংয়ের যা ই হোক অনুমতিপত্র নিয়ে চলে গেল সে তারপর পথিমধ্যে অনুচর ও গাড়ির গাড়োয়ানসহ খুন করল সেই ব্যবসায়ীকে লুট করা সামান নিয়ে ফিরল হিঙ্গুলিতে সেই অনুমতিপত্র দেখিয়ে ওসব কাপড় চোপড় প্রকাশ্যে বিক্রি করল সেনানিবাসে লোকটা যদি গ্রেপ্তার হয়ে এ কথা স্বীকার না করত তবে কেউ কোনোদিন এসব লোমহর্ষক ঘটনার ব্যাপারে জানতেও পারত না হরি সিং আর তার সাঙ্গপাঙ্গরা সেনানিবাসের বাজারেই অনেককে খুন করেছে বাজারটা সৈন্যদের মূল বাসভবন থেকে বড়জোর একশো গজ তফাতে হত্যা করার পর নিরীহ মানুষগুলোর লাশ পুঁতেছিল ওখান থেকে বড়জোর পাঁচশো গজ দূরে এই হতভাগাদের কবর যখন খরা হয় আমি নিজে তখন হাজির ছিলাম সেখানে কয়েকটা করে মৃতদেহ পাওয়া গেল এক একটা কবরে যেসব দস্যু ধরা পড়ে রাজসাক্ষী হয়েছিল একের পর এক কবর দেখিয়ে দিচ্ছিল তারা নির্বিকার চেহারায় নরপিসাচের দল ভাবলে সীন থাকলেও অসুস্থ বোধ করতে শুরু করেছিলাম আমরা একের পর এক দেহাবশেষ বেরোতে শুরু করল শেষমেশ বিরক্ত হয়ে বাদ দিলাম খোঁড়াখুড়ি সেনাছাউনি থেকে একটা চৌড়া রাস্তা বেরিয়ে গেছে সে রাস্তার পাশেই ছিল একটা শুকনো অগভীর খাল সেই খালেই পুঁতে রাখা হতো সব মৃতদেহ ঠুগিদের এসব নিষ্ঠুর বিভৎস কর্মকাণ্ডের ব্যাপারে জানার পর সরকারের মনোযোগ আকর্ষণের চেষ্টা করলেন তদন্তকারী কর্মকর্তারা বলা বাহুল্য সফলও হলেন ব্যাপারটা খুব গুরুত্বের সাথে নিলেন তৎকালীন governor general Lord William Bentinck চৌকুশ অফিসারদের নিয়োগ দেয়া হল ঠুগি আক্রান্ত জেলাগুলোতে স্থানীয় রাজারাও তাদের যেসব প্রজা ঠগি হিসেবে ধরা পড়ত তাদের জন্য কোনো সুপারিশ করতেন না অনেক জমিদার ও গ্রাম প্রধান ঠুগিদের বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু সুখের বিষয়ে তাদের সেই কুপ্রচেষ্টা সফল হয়নি তন্ন তন্ন করে তল্লাশি না করে কাউকে পথ চলতে দিত না পুলিশ এমনকি কাউকে তিলমাত্র সন্দেহ হলেও ডাক পড়ত যেসব ঠগি রাজসাক্ষীদের তারা এসে শনাক্ত করত সন্দেহভাজন লোকটা আসলেই ঠগি কিনা ঠগি দমন বিভাগের সুপারিনটেন্ডেন্ট ক্যাপ্টেন রেনল্ডস গ্রেপ্তার হওয়া ঠগিদের একটা তালিকা করেছেন এ তালিকা থেকে ঠগি দমন কর্মসূচির সাফল্যের একটা স্পষ্ট চিত্র পাওয়া যাবে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা ওদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এছাড়া আরও কত নাম না জানা তস্কর যে পর্দার আড়ালে রয়ে গেছে সে তো সহজেই অনুমেয় এই পাষাণ খুনেদের হাতে ফি বছর না জানি কত সহস্র পথিক অকালে প্রাণ খুইয়েছে মারাঠা ও পিণ্ডারিদের যুদ্ধের সময়কার বিশৃঙ্খলার সুযোগ নিয়ে নির্বিঘ্নে লুটপাট ও হত্যারজ্ঞ চালাত এরা নারী শিশু বৃদ্ধ কাউকে নিস্তার দিত না আঠারোশো সালের আগে এদেরকে নির্মূল করার জন্যও তেমন কোনো জোরদার উদ্যোগ নেওয়া হয়নি ঠগিদের নৃশংস খুনের কাহিনী জনসম্মুখে আসবার পর স্রোতের মতো চিঠি আসতে শুরু করল ঠগি দমন বিভাগের অফিসারদের কাছে এসব চিঠিতে তারা লিখেছে অনেক দিন ধরে তাদের আত্মীয় বা বন্ধু লাপাত্তা নিশ্চয় ঠগিদের হাতে বলি হয়েছে তারা স্বজনদের মৃতদেহ ওরা কোথায় পুঁতেছে সরকার যদি দয়া করে তাদের জানায় তাহলে অন্তত আপনজনের শেষকৃত্যটুকু করতে পারার সান্ত্বনা পাবে তারা এই রক্তলোলুক তস্করদের অত্যাচারের অসুখ প্রভাব কতদূর অবধি গিয়ে আঘাত হেনেছিল তারই প্রমাণ এসব চিঠিপত্র অনেক উপায়ে দস্যুতা করে বেড়াত লুটেরার দল সেরকম একটা পদ্ধতি ছিল গঙ্গার বুকে নৌযাত্রীদের সর্বস্ব লুটে নেয়া এসব দস্যুরা নৌকাতেই থাকত শিকারের আশায় ছদ্মবেশে ঘুরে বেড়াত গঙ্গার বুকে কোনো নৌযাত্রী দেখলে খাতির জমিয়ে ফেলত তাদের সঙ্গে তারপর সুযোগ বুঝে লুটে নিত তাদের সর্বস্ব কিন্তু সবচেয়ে জঘন্য যে ডাকাতি প্রচলিত ছিল তা হল ছেলেধরা বাবা মাকে খুন করে তস্করের দল ছেলেদের বেঁচে দিত কৃতদাস হিসেবে অল্প বয়সী মেয়েদের বেঁচে দিত পতিতালয়ে